মাই বেস্ট ফ্রেন্ড কেমন আছিস Hey, hey, hey, what language, huh? What language? Talk with me English, okay? Because I'm English medium school. Oh, God! ও ইংলিশ মিডিয়াম স্কুল আর ইংলিশ বলতে ও হ্যাপেন Ah, হবে? Oh, no. I don't know English. No, no bit, no little bit. Oh, oh. Oh, my God! you are English medium school Bangla না জানা ইংলিশ মিডিয়ামে পড়া একটা এলিয়েন cute Okay, okay. I, ah, ah, I understood. Stood. I understood. Uh, this is not cuckoo, but this is dog. Okay, I, I understand. It's <laughs> a dog. Acha, sorry, sorry. I mean, you don't know Bengali? Sorry dear, I don't understand Bengali. English মিডিয়ামে পড়া অশিক্ষিত বঙ্গালীকে রঙ্গলি বানিয়ে দিল দাঁড় ইংলিশ মিডিয়াম দাঁড়া তোর ক্লাস নিচ্ছে এবার আচ্ছা আই মিন আম তুই কি জানিস ও সরি সরি আচ্ছা ইউ মিন হোয়াট ইজ জলহস্তি জলহস্তি Cholo, Cholosti. Okay, I think I could try. Okay, okay, let me try. Okay, Cholo mean water কি অশিক্ষিত মূর্খি চুনি রে Huh? What? What did you say? What? Oh, oh, oh, oh. Oh, oh, no, no, no, nothing, nothing. I, I talk to myself, my, I talk to myself. সালা ইংলিশ মিডিয়ামে পড়া এই জন্তুটা দেখছি ক্লাস নিতেই হবে এবার হুম বুঝলাম বাংলা জানিস না তাই তো দাঁড়া একটা প্ল্যান আছে দাঁড়া ইংলিশ মিডিয়ামে পড়া খেলে বাচ্চা এবারে সব বুঝতে পারবে আছে আর মালটা আমার দিকে কন্টিনিউসলি তাকিয়ে আছে আমাদের কি বলো ও কি থরিই জানি আমরা দুজন ওরই পেছন পেছন ডেট করছি এত মাস ধরে তাই না ও তো কিছুই জানে না আমাদের ব্যাপারে প্রেম করছি কত কিছু করছি আর কত কিছু করলাম বলো বলটা কিছুই জানে না সো বুদ্ধু সো একটা খ্যাকশিয়ালের বাচ্চা হলো এই শোনো না চলো আজকে ঘুরতে যাই খুব মজা হবে ডেটে যাবো যাবে চলো চলো Bangla you speaking talking Bangla ও তুই না বাংলা জানিস না এটা করতে গেল বাইরে একটা ফেক কল ছিল কোনো কলই নেই বেরিয়ে গেল তো আসলিয়ত বেরিয়ে গেল actually I mean to say